আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগে তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ভেজ চাপায় সামনের হার ফোটে কানে আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজ পায় সামনে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী প্রেমের ধারাতে চায় মনে হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় উঠে জল ছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় জানি সে তো ছিল আর ঘুমেও ভাবে স্বপ্ন ছাড়িনি আজ রাগে অনুরাগে দেখে বৃষ্টি দাগ প্রেমের কাহিনী জানি সে তো ছিল আগে ঘুমে অনুভব স্বপ্ন ছাড়িনি আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগ প্রেমের কাহিনী ধারাতে চাই মন হারাতে রিমঝিম ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে কেন নেচে লোকের বৃষ্টি সুরে সুরে শোনায় রাগে মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী এলো নেচে এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগে মনে স্বপ্ন এলো মেলো একে সুর হলো প্রেমে ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে